friends welcome to Papia's kitchen আপকা কিচেন আজকে আমি মিক্সড ফ্রুট চাটনি বানাবো তার জন্য আমি যে ফ্রুটসগুলো নিয়েছি এগুলো হলো গ্রেপস নিয়েছি খেজুর নিয়েছি আর আমসাত নিয়েছি যেটা আম থেকেই হয় আর টমাটো নিয়েছি আর আমি একটু আদা ছিঁচে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর চিনি আর তেঁতুল আমি সামান্য গরম জল করে সেটাকে আমি ভিজিয়ে রেখেছি তেঁতুল নিয়েছি আর আমি এটা করবার জন্য নিচ্ছি সামান্য একটু করে সর্ষের তেল দিচ্ছি দিয়ে আমি সর্ষের তেলটা একটু গরম হওয়ার পর আমি এতে সামান্য সর্ষে দিয়ে দিচ্ছি গোটা কালো সর্ষে এতে লঙ্কা দিয়েছি লঙ্কা ভাজা হয়ে গেছে এরপরে আমি যে আদাটা ছিঁচে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে ভালো করে মিশতে এরপর আমি এতে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন যে ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি প্রথমে টমেটো দিচ্ছি এরপর আমি এতে যে গ্রেপসগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি গ্রেপসগুলো আমি আধা করে কেটে রেখে কেটে নিয়েছি কেটে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এতে নুন দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি আমি গ্যাসটাকে পাঁচ মিনিটের জন্য বন্ধ করে রাখছি এই পাঁচ মিনিট হোক গেল হয়ে গেছে পাঁচ মিনিট আমি দেখি এবার দেখুন টমাটো গলছে এবার আমি যে চিনিটা নিয়েছিলাম সেটা এতে দিয়ে দিচ্ছি আপনার পরিমাণ মতো দেবেন চিনি চিনিটা দেওয়ার পর আমি এতে যে খেজুরগুলো কেটে রেখেছিলাম সরু সরু করে সেগুলো দিয়ে দিচ্ছি মিক্সড করে নিচ্ছি আর তার সঙ্গে যে আম শতটা কেটে ছোটো ছোটো করে কেটে রেখেছি ওটাও দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে দিচ্ছি এরপর আমি এটাকে 10 মিনিটের মতো বন্ধ করে রাখছি চিনিটা গলে যাবে তাহলে আর এরকম চাটনি খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে করে দেখবেন পছন্দ হবে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন সব ফ্রুটসগুলো সব গলে গেছে আর এরকম চাটনি আপনারা বাড়িতে করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর বাচ্চাদের তো খুবই পছন্দ হবে এরপর আমি যে গরম জল করে তেঁতুলটা একদম আমি যে গরম জলে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে আমি রস নিগড়ে দিয়ে দিচ্ছি তেঁতুলের জলটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখে নিচ্ছি একটুখানি মিষ্টি হয়েছে কিনা মিষ্টি হয়েছে দেখুন মিক্সড ফ্রুট চাটনি হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আপনারাও বাড়িতে খেয়ে দেখবেন বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর যদি এই চাটনি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই